Please my YouTube channel subscribers Sajah Khan. হেতি ইলাস্টিকের মন হেতি ইলাস্টিকের মন আরে তুই একারে হেতি করলো আপন হেতির ইলাস্টিকের মন হেতির ইলাস্টিকের মন আরে তুই একারে হেতি করলো আপন মাটি দিবা নাইছে আল্লাহ এ হাতর নয়ন মন তো তো আয় না হেতি তো আয় খালি দন মাটি দিবা নাইছে আল্লাহ এ হাতর নয়ন মন তো তো আয় না হেতি তো আয় খালি দন হেতির হেলাস্টিকের মন হেতির হেলাস্টিকের মন আরে তুই হেতির হেলাস্টিকের মন হেতির হেলাস্টিকের মন আরে তুই আকারে হেতি করলো আপন নোয়াখালীর ভাষা আমি শিখছি তোর জন্য প্রেম নিবেদন করে তোরে হয়ে যাব ধন্য তাই তো তোরে নিয়ে লিখছি এক গান সেই গান শুনে যদি মনে লাগে টান এত কষ্ট কইরা আমি পেলাম না তোর মন জানতাম না রে বন্ধু তোর প্লাস্টিকের মন <laughs> দাদার রহমান বুইয়া যদি হেতি রশি কয় ব্যাকের কাছে উষ্ণ রাখলাম হিরিত কারে কয় দাদার রহমান বুইয়া যদি হেতি রশি কয়